Thank you. অভিজ্ঞতা দিয়ে পৃথিবীকে সুন্দর করার ঝিনাইদহ জেলা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ স্কাউট ঝিনাইদহ জেলার এই যে মোটো এই মোটো নিয়ে আমরা সারা জীবন চলব আমরা উপরের তলায় চলে যাবে আমাদের প্রতি জনাব সরোজ কুমার নাথ স্যার আমরা আমরা সম্মিলিতভাবে সেই স্কাউট আন্দোলনে কাউট আন্দোলনে এবং রোবার আন্দোলনে উপস্থিতির উদ্দেশ্যে কিছু বলার জন্য সুবিনয় আমরা মাদক সন্ত্রাস পরবর্তী কার্যক্রমের সুসমাপ্তি আশা করি